Добрый день, уважаемые коллеги. Начать хотел бы с той ситуации, которая сложилась вокруг э, авиаперевозчика ВИМ Авиа. জেলেনস্কি দেশপ্রেমিক নন বরং বড় অভিনেতা রাজনৈতিকভাবে আমেরিকার মদদে ইউক্রেন ফেসেছে তখন তো সব দোষ রাশিয়ার চীন পাকিস্তানকে উস্কে দিচ্ছে ভারতের বিরুদ্ধে পাকিস্তান উস্কে দিতে পারে বাংলাদেশকে এই লড়াই তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে ভয়ঙ্কর ব্যাপক প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশের উপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাইরেন বেড়ে যাচ্ছে ঘন ঘন কৃষ্ণ সাগরে দেখা যাচ্ছে রুশ যুদ্ধ জাহাজের লম্বালায় স্থল পথে দুই শহরে ঢুকতে না পারায় জলপথে হামলার প্রস্তুতি পুরোপুরি রাশিয়া ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগিয়ে যাচ্ছে যুদ্ধ জাহাজগুলো আপনাদের জানিয়ে রাখি এই ওডেশা শহর ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের এই পর্যায়ে এসে একটা বিষয় কি বুঝতে পারছেন যে রাশিয়া জয় তো চাইছে তার থেকেও বেশি করে চাইছে নিজেদের অধিকার আর সুরক্ষা রাশিয়ার এই আগ্রাসনের এই মনোভাবকে বিশ্ব খারাপ চোখে দেখছে পুতিনের সিদ্ধান্ত ভালো নয় একদল গলা ফাটাচ্ছে আমেরিকা কি ধোয়া তুলসী পাতা কোন শাসক পক্ষই নিজের জায়গা ছেড়ে দিতে চায় না আমেরিকা সব দিক থেকে রাশিয়াকে চাপের মুখে ফেলতে চাইছে রাশিয়া কেন মিজাইল হামলা করলো ইউক্রেনের উপর সেই প্রশ্ন তুলছে ওই আমেরিকা আমেরিকা কি ভুলে গেছেন যে কেন তারা কিউবা আক্রমণ করে রাশিয়া পারমাণবিক মিজাইল মোতায়েন কিউবা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা তাহলে আজ রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে আমেরিকা চীন যদি বাংলাদেশে তার সামরিক ঘাট স্থাপন করে তাহলে ভারতের কি প্রতিক্রিয়া হবে বুঝতে পারেন নিশ্চয়ই ভারতের কি এই বিষয়টা পছন্দ হবে না পছন্দ না হওয়ার কথাই স্বাভাবিক তেমনই ন্যাটোর নাম করে রাশিয়ার বর্ডারের কাছে যদি নিজেদের ঘাঁটি বানাতে চায় ইউক্রেন আর আমেরিকা যদি তাতে মদত দেয় এর পরেও রাশিয়া চুপ করে থাকবে এটা কি করে আশা করছিল ইউক্রেন বা আমেরিকা আর জেলেন কি নিজের দেশ নিয়ে নিজের দেশের সেনাদের নিয়ে নাগরিকদের নিয়ে যতটা চিন্তিত সেটা আগে কেন হতে পারেনি রাশিয়ার সাথে পাল্লা দেয়া কঠিন ইউক্রেনের পক্ষে সেটি ইউক্রেন প্রেসিডেন্ট জেনে কি জানত না এই সমস্ত উত্তর আগে ইউক্রেন প্রেসিডেন্টের দেওয়া উচিত আমেরিকার মদদে তা নিজে এমনটাই বলছেন কূটনৈতিক মহল গতকাল একটি ছবি ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেনাদের সাথে ঘোষ গল্পে মেতে আছে জেলেনকি একসঙ্গে বসে হাসছে খাওয়া দাওয়া করছেন আর তাতে জেলেনকি একেবারে নায়ক জেলেনকি দেশপ্রেমী এসব বলা বলি হচ্ছে মনে রাখবেন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে মাঝখানে মিডিয়ার একটা ব্যাপক প্রোপাগান্ডা রয়েছে জেলেনেস্কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েলের আঙুলের ইশারাতে অনেক কিছুই করেছেন ভারতকেও বিপাকে ফেলে ঠান্ডা মাথায় বিনয় দিয়ে আবারও খেলাটা খেলছেন জেলেন্সকি রাশিয়ার সীমান্তের পাশের দেশগুলো এক এক করে ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছে লাটভিয়া এস্তোনিয়া রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হয়েছে এবার তারা যদি সবাই রাশিয়ার উপর হুমকি চালাতে চায় তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে এটা ইউক্রেন আর আমেরিকা ভেবেছিল বোধ হয় ইউক্রেনকে সম্পূর্ণরূপে মদত দিয়ে যাচ্ছে আমেরিকা উস্কানি দিচ্ছে এই আমেরিকা আর তারই ফল ভুগতে হচ্ছে এবার ইউক্রেনের সাধারণ নাগরিকদের আমেরিকা আর্থিক সাহায্য দিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এনে কর্তব্য শেষ করে ফেলেছেন বিপদের সবাই ইউক্রেনের উপর মিজাইল ছুড়েছে বলে বাঁধতে কষ্ট হচ্ছে আমেরিকা ইরাকে বিধ্বংসী অস্ত্র মজুদ আছে এই মিথ্যে অজুহাতে কিভাবে আমেরিকা হামলা চালিয়েছিল ইরাককে সেটা বিশ্বমহল ভুলে যায় নাই উনিশশো সালে মার্কিন ব্রিটিশ ফ্রান্স জার্মানি রাশিয়াকে নিশ্চয়তা দিয়েছিল ন্যাটো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে নতুন কোনো সদস্য পদ নেবে না এবার কৌশলে রাশিয়াকে ঘিরে ফেলতে চাইছে প্রতিবেশী দেশগুলো আমেরিকা ভাবল কি করে রাশিয়ার মতো একটা দেশ এই চালটা ধরতে পারবে না ইউক্রেনের সাথে রাশিয়ার তো কোনো তুলনাই চলে না তারপরেও রাশিয়ার সাথে ইউক্রেন কোন যুক্তিতে ঝুঁকি নিলেন কোন শক্তি তার পিছনে রয়েছে মহল সেটা পরিষ্কার বুঝে গেছে ইউক্রেনের সাথে আমেরিকার এত মাখামাখি ভাব মেনে নিতে পারেনি রাশিয়া হুট করে কিছু করেনি হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া তারপরেও সরে দাঁড়ায়নি কারণ মদত আমেরিকা একচল্লিশটা দেশ রাশিয়ার এই আগ্রাসনের নিন্দে করেছে রাষ্ট্রপঞ্জী নিরাপত্তা পরিষদে ভোট চলছে আর সেখানে আর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে Afghanistan Canada France Ireland Germany Singapore Turkey Ukraine England America যাদের মধ্যে উল্লেখযোগ্য এই দেশগুলোকে পরপর পাশাপাশি বসিয়ে দুই দুই চার করে হিসেব মিলিয়ে নিতে পারবেন রাশিয়াকে ভয় পেয়েই পিছিয়ে এসেছে ন্যাটো ন্যাটো প্রথমেই এয়ার সাপোর্ট যুদ্ধ বিমান দিতে চেয়েছিল ইউক্রেনকে তারপর পিছিয়ে আসে ন্যাটো রাশিয়া ইউক্রেনকে সেইভাবে যে বার্তা দিচ্ছে না তা রাশিয়া বারবার স্পষ্ট করে বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে রণনীতি নিয়েছে তা অনন্য তা অবাক করে দিয়েছে গোটা বিশ্ব রাশিয়ার হাতে battle tank T nine Russia যুদ্ধ করতে এসেছে T seventy two tank hundred S five হান্ড্রেডের মতো এয়ার ডিফেন্স সিস্টেম পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে যুদ্ধ এশিয়ার SU thirty four DU ninety five বোম্বা বোম্বার পুরনো এসইউ টোয়েন্টি সেভেন নিয়ে যুদ্ধ যারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চাইছে তাদেরকে ভাবে ভাবে পুতিন বুঝিয়ে দিয়েছে এগুলো দিয়ে রাশিয়াকে থামানো যাবে না কারণ দোষ শুধু পুতিনের নয় এলেন কি ধোয়া তুলসী পাতা নয় রাশিয়া আর ইউক্রেনে এই যুদ্ধে নিজেদের অবস্থানে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা বিপদে অবশ্যই পড়েছে ভারত ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভালো চোখে দেখেনি আমেরিকা ভারতের এই যে অবস্থা তার ফলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পাওয়ায় ভারতের দীর্ঘদিনের যে দাবি তাতে কিন্তু আপাতত কোনো আশার আলো নেই বলছেন কূটনৈতিক এতদিন ধরে চীন আপত্তিতে ভারত স্থায়ী সদস্য পদ এবার ভারতের বিপক্ষে আমেরিকাও থাকতে পারে রাশিয়ার ভালো বন্ধুত্বের সীমান্ত সমস্যা চীনের সাথে আলোচনা রাশিয়াকে মাঝখানে এটাই ভেবে এগোচ্ছে কিন্তু দুঃখের কথা এটাই পাকিস্তান চীনের প্রশ্রয়ে ভারতের বিরোধিতা আরও জোরালোভাবে শুরু করতে পারে পাকিস্তান আর চীন একসাথে ভারতের উপর আঘাত হানার চেষ্টা করতে পারে আমেরিকা তখন হাত গুটিয়ে নিতেই পারে আর বাকি থাকলো রাশিয়া অবস্থানের কথা সেটা বলবে সময় আর সিচুয়েশন কোনো যুদ্ধকে সাধারণ মানুষ সমর্থন করে না তাই পুতিনের সিদ্ধান্তটা যেমন গ্রাহ্য নয় তেমনি জেলেন্সকির যে খুব একটা ভালো কাজ করেছেন দেশের কথা ভেবে তেমনটাও বলছেন না বিশ্বমহল এবং সাধারণ মানুষ রাশিয়া আর ইউক্রেনের এই যে হিউম্যানিটি ক্রাইসিসটা দুটো দেশের মধ্যে এখন চলছে এটা তো একটা অন্য ব্যাপার কিন্তু ভেবে দেখেছেন কি বাংলাদেশ পাকিস্তান আর ভারত প্রত্যেকে যদি এই হিউম্যানিটি ক্রাইসিসটায় ভুগতে শুরু করে তাহলে কি ভয়ঙ্কর বিপদ আশ্রয় করতে পারে বাংলাদেশ আর ভারতের উপর ভারত পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই বিষয়টা থেকে কারণ এই তিনটি দেশের একটা কমন ইস্যু হচ্ছে ধর্ম ধর্ম চলে আসবে হিউম্যানিটি ক্রাইসিসের মধ্যে আর তখন যে বিপদটা কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা নিশ্চয় বলে বোঝাবার প্রয়োজন নেই পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল খুব সাবধান থাকতে হবে ভারত আর বাংলাদেশকে কোনো রকম প্ররোচনায় উস্কানিতে পা দিলে বিপদ কিন্তু সামনে আর উস্কানিটা আসতে পারে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে পাকিস্তানের পক্ষ থেকে রাশিয়া আর ইউক্রেনের এই যে হিউম্যানিটি ক্রাইসিসটা পুরো দেশের মধ্যে এখন চলছে এটা তো একটা অন্য ব্যাপার কিন্তু ভেবে দেখেছেন কি বাংলাদেশ পাকিস্তান আর ভারত প্রত্যেকে যদি এই হিউম্যানিটি ক্রাইসিসটায় ভুগতে শুরু করে তাহলে কি ভয়ঙ্কর বিপদ আশ্রয় পড়তে পারে বাংলাদেশ আর ভারতের উপর ভারত পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়ার উচিত অবশ্যই বিষয়টা বিষয়টা থেকে বাংলাদেশ আর ভারতের উপর ভারত পাকিস্তান আর বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই বিষয়টা থেকে কারণ এই তিনটি দেশের একটা কমন ইস্যু হচ্ছে ধর্ম ধর্ম চলে আসবে হিউম্যানিটি ক্রাইসিসের মধ্যে আর তখন যে বিপদটা কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা আর তখন যে বিপদটা কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা নিশ্চয় বলে বোঝাবার প্রয়োজন নেই পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল খুব সাবধান থাকতে হবে ভারত আর বাংলাদেশকে কোন রকম প্ররোচনায় উস্কানিতে পা দিলে বিপদ কিন্তু সামনে আর উস্কানিটা আসতে পারে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে ব্যস্ত করতে চায় তাকে কাজে লাগিয়ে উস্কানি ধর্মের উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার চেষ্টা করতে ইস্তানকে কাজে লাগে সময় সীমান্ত এলাকায় চীন নিজেদের আরো মজবুত করে নেয় ভারত বাংলাদেশ ইস্যুটা যেহেতু ধর্মের ওপর অনেকটাই নির্ভর করছে তাই এর ফলাফল ভয়ঙ্কর ব্যাপক তাই সাবধান থাকতে হবে বাংলাদেশ ভারত রাশিয়া ইউক্রেন সংকটে জাতিসংঘে ভোট দেয়নি বাংলাদেশ ইউক্রেন আর রাশিয়ার সংঘাতে নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপরেও পড়তে পারে রাশিয়া ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য রয়েছে পোশাক পাটসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে ইউক্রেন আর রাশিয়ায় বাংলাদেশ গমসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয় বাংলাদেশে করোনার সময় বাংলাদেশ থেকে রাশিয়ায় ছেষট্টি কোটি তেপ্পান্ন লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছে তাই প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সেই প্রভাব যাতে সুদূর প্রসারী না হয় ভয়ঙ্করের দিকে না যায় তা নজর রাখতে হবে ভারত আর বাংলাদেশে